মেয়েরাজের যাত্রা পথে দেখলেন কিছু মানুষ অনেক কষ্ট করে পাহাড় থেকে লাকড়ি কাটতেছে লাকড়ি কেড়ে কেড়ে একটা জায়গার মধ্যে জমা করে জমা করার পরে ওই লাকড়িগুলো মাথায় ওঠানোর চেষ্টা করে ওই লাকড়ির গুছাটা আবার মাথা থেকে নিচে পড়ে যায় আবার ওঠানোর চেষ্টা করে আবার সেই বোঝাটা পড়ে যায় আবার উঠানোর চেষ্টা করে আবার পড়ে যায় সে অনেক কষ্টের মধ্যে আছে বিরক্ত হয়ে আবার লাকড়ি কাটতে যায় আবার লাকড়ি জমা করে ওই লাকড়িগুলো বোঝা মেঁধে মাথায় উঠাতে চায় কিন্তু সে উঠাতে পারে না বড়ই কষ্টের মধ্যে আছে বড়ই কষ্টের মধ্যে আছে এরা কারা হজরতে জিব্রাইল বললেন এরা হচ্ছে আপনার উম্মতের মধ্যে যারা দুর্নীতিবাস তারা দুর্নীতি করতে করতে রাষ্ট্রীয় সম্পদ খেতে খেতে তারা আমেরিকাতে বাড়ি করবে তারা লন্ডনে বাড়ি করবে সিঙ্গাপুরে তাদের বাড়ি থাকবে কিন্তু এই দুর্নীতির টাকার এই বাড়ির মধ্যে তারা থাকতে পারবে না এই দুর্নীতির সম্পদ তারা ভোগ করতে পারবে না পাহাড়ি কাবাসীকে একটা বাড়ি করবে চকবাজারে আরেকটা করবে নাসিরাবাদ আরেকটা করবে কিন্তু তারা বুক করে যেতে পারবে না ওই মানুষগুলো যেভাবে লাকড়ির বোঝা মাথায় উঠাতে চায় আবার বোঝাটা পড়ে যায় কষ্টের মধ্যে আছে বলে এগুলা হলো আপনার উন্মতের দুর্নীতিবাস যারা রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করেছে দুর্নীতি করে করে বিভিন্ন জায়গাতে বাড়ি করে যে ব্যবসা করেছে এগুলো খেয়ে যেতে পারবে না মরার সময় আফসোস করবে হায় কেন মানুষের এত সম্ভব দুর্নীতি করলাম খেতে পারলাম না বোধ করতে পারলাম না কেন দুর্নীতিটা করলাম এই দুর্নীতি না করলে তো আজকে আমার জন্য কত ভালো হতো আমার কালে মানসিক হতো ইমান নিয়ে যেতে পারতাম পরকালটা সুখে হতো সে আফসোস করবে দুর্নীতি করে আমার কোনো লাভ হলো না হাই কি করলাম এত বাড়ি করলাম গাড়ি করলাম বুক করতে পারলাম না সব কিছু রেখে আল্লাহর কাছে চলে যেতে হচ্ছে আল্লাহর কাছে কি জবাব দিব মৃত্যুর সময় ওই দুর্নীতিবাজেরা কান্না করবে কান্না করবে কাউকে বলতে পারবে না লজ্জার কথা কাউকে বলতে পারবে না শরমের কথা কাউকে বলতে পারবে না আল্লাহ তুমি আমাদের সকলকে হেফাজত করো আল্লাহ তুমি সকলকে হেফাজত করুন দুর্নীতিবাজদেরকে হেফাজত করুন আল্লাহ যারা রাষ্ট্রীয় সম্পদকে কুক্ষিগত করে আজকে কত মানুষ না কে আছে কত মানুষ ভিক্ষার তালা নিয়ে ঘুরতেছে কত মানুষ অনাহারে মরতেছে আর অনেকে রাষ্ট্রীয় সম্পদ দুর্নীতি করে বিভিন্ন দেশে বাড়ি করতেছে গাড়ি করতেছে এক একটা দেশের মধ্যে বাড়ি করে হাজার হাজার শত শত বিবাহ করতেছে ঠিক কিনা বলু তাদের অবস্থা হলো ওই মেয়েরাজের রাতে দেখেছেন লাকড়ি জমা করে মাথায় ওঠানোর চেষ্টা করবে কিন্তু তারা পারবে না আমার নবীজি বলেন এবার দেখলাম কিছু দূর গিয়ে দেখলাম কিছু মানুষ দেখলাম আর জাহান নামের কিছু ফেরেস্তাকে দেখলাম তাদের হাতের মধ্যে লোহার কেসি ওই লোহার কেসি দিয়ে ওই জাহান্নামী মানুষের গুলো ধরে ধরে কেটে ফেলতেছে জিব্বাটা টেনে ধরে কেটে ফেলতেছে আবার জিব্বাটা সুস্থ হয়ে যায় আবার জিব্বাটা টেনে ধরে আবার কেটে দেয় পিয়নবীজি জিব্রাইলকে জিজ্ঞেস করলেন জিব্রাইল এরা কারা এত কষ্টের মধ্যে আছে তাদের জিব্বাটা কেটে দিচ্ছে গুলো টেনে টেনে কেটে দিচ্ছে আবার সুস্থ হয়ে যাচ্ছে হজর জিবরাইল বলেন এরা হলো বড় বড় মসজিদের খতিব এরা হলো বড় বড় আলেম এরা হলো এই পৃথিবীর বাইরাল হওয়া বক্তা যারা মানুষকে ওয়াজের মধ্যে কাঁদিয়েছে হাসিয়েছে লক্ষ লক্ষ টাকা ইনকাম করেছে কিন্তু তাদের ভিতরে কোনো আমল ছিল না মানুষকে আমলের কথা বলেছে নিজে আমল করে নাই মানুষকে শুধু দাওয়াত দিত নিজের মধ্যে কোনো আমল নাই মানুষকে বড় বড় ওয়াজ করত নিজের মধ্যে কোনো আমল ছিল না এগুলো হচ্ছে আলেমে বে আমল এগুলো হচ্ছে কি আলেমে বে আমল এমন আলেম যার মধ্যে আমল নাই এই আমলবিহীন আলেমগুলোর শাস্তি হবে ওই ফেরেস্তারা বলবে যে মুখ দিয়ে লম্বা লম্বা বয়ান করেছে নিজে আমল করো নাই আজকে আমরা ওই জিব্বাগুলো আজকে লোহার কেসি দিয়ে কেটে ফেলবো ওই জিব্বাগুলো টেনে টেনে কাটতে থাকবে টোটগুলো টেনে টেনে কাটতে থাকবে আমার নবীজ আফসুস করলেন আমার উন্মতের মধ্যে কিছু আলেম থাকবে ওয়াইস থাকবে ফতিফ থাকবে তারা মানুষকে শুধু আমেলের কথা বলবে টাকা ইনকাম করার জন্য কিন্তু আসলে তাদের মধ্যে কোনো আমল নাই রাসলের কোনো সুন্নত নাই রাসুলের কোনো দরদ নাই পকেটের মধ্যে মিসওয়াক নাই পেশাব পায়খানা করে ডিলা কলুক ব্যবহার করে না মানুষকে দেখলে সালাম দেয় না অহংকার অহংকার আমি আলেম কেন সালাম দিব সবাই আমাকে সালাম দেবে অহংকার করে এই সমস্ত আলেমরা ওই জাহান্নবের ভিতরে শাস্তি ভোগ করবে জোরে বলুন নজবিল্লা ইলাহি গর কেদরে গুনাহান তুমি দানি বহুত হসতি গওয়াহম গুনাহে বে আদত রাবার বসতম হাজারা বার তো বাহা শিকস্তম হেজাবে মক সদম এসিয়ান মনশোদ গুনাহম মৌ জবে হেরে মান মনশোদ আয়াল্লাহ জীবনে গুণা করেছি তবা করেছি তোবার উপরে থাকতে পারি নাই আবার অন্যায় করেছি নিজের তৌবাকে ভেঙে ফেলেছি আবার গুণা করে ফেলেছি হাজার বার তোবা করেছি হাজার বার তৌবা ভঙ্গ করেছি আল্লাহ এত পাপ করেছ অন্যায় করেছি তোমার দরবার ছাড়া কারো দরবার নাই তুমি ছাড়া কেউ আমাদের গুণা মাফ করতে পারবে না আল্লাহ তুমি এই মেয়েরাজের উশিলায় মেয়েরাজুল নবীর মাসের ওসিলাই আল্লাহ তুমি আমাদের সমস্ত গুণাকে ক্ষমা করে দাও ইলাহি গর কেদর ইয়ে গুণাহাম তুমি তানি বহু হাসতি গওয়াহাম গুনাহে বে আদতরা বারে বস্তম হাজারা বার তোবা হাশেকস্ত আল্লাহ হাজার তোবা ভঙ্গ করেছি আল্লাহ তুমি তো রহমান তুমি তো বলেছ তোমার রহমত থেকে নৈরাশ না হতে আল্লাহ আমরা তোমার রহমত থেকে নৈরাশ হয়নি আল্লাহ তুমি সকলকে অলি বানাইয়া দাও সকলকে তুমি অলির মর্যাদা দান করে দাও আল্লাহ তুমি সকলকে তোমার খালেস বন্দা হিসেবে কবুল মঞ্জুর করে নাও সকলে বলি আমি